সোনারগাঁয়ের হত্যার সতেরো দিন পর মাটি খুঁড়ে নারীর লাশ উদ্ধার সাবেক স্বামী আটক নারায়ণগঞ্জের সোনারগে কাশপুর মঞ্জুরখালী এলাকা থেকে মিনু বেগম পঁয়ত্রিশ নামের এক নারীর লাশ উদ্ধার করেছে র্যাব এগারো হত্যার অভিযোগ আটক করেছে নিহতর সাবেক স্বামী জুনায়দ আহমেদ পঁয়তাল্লিশকে জুনেদ বামনবাড়িয়া জেলা নাসিরনগর থানার হরিপুর গ্রামের সৈয়দ রফিকুদ্দিনের ছেলে সাতই জুন শুক্রবার দুপুরে শত শত উৎসুক জনতার সামনে মাটি খুঁড়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয় তালাকপ্রাপ্ত স্ত্রী মিনু বেগমকে দর্শনের পর শ্বাসরোধ হত্যা করে সাবেক স্বামী জুনেদ র্যাব জানায় গত একুশে মে ভোর রাত তিনটা মিনু আক্তারকে মোবাইল ফোনে ডেকে নিজ বাসায় নিয়ে যায় তালাকপ্রাপ্ত সাবেক স্বামী জুনায়েদ আহমেদ এরপর থেকে মিনু নিখোঁজ হন তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় সকালে মিনুর কোনো হদিস না পেয়ে তার মা ও তিন বোন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে জুনায়েদ বাড়ি গিয়ে মিনুর খবর জানতে চাইলে জুনায়দ তার বর্তমান স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় এই ঘটনা পরদিন মিনুর মা মনোরা বেগম মদিনা সোনারগা থানার সাধারণ ডায়েরি করলে পুলিশ জুনায়েতের বাসা থেকে রক্তমাখা লুঙ্গি ও নারীর মাথার লম্বা চুল জব্দ করে মিনুর পরিবার বিষয়টি র্যাবকে জানালে র্যাব জিটির সূত্রে ধরে তদন্ত শুরু করেন বৃহস্পতিবার রাতে র্যাব এগারোই সিদ্দিরগঞ্জ সিমরাইল এলাকা থেকে অভিযুক্ত জুনায়েতকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মিনুকে দর্শনের পর হত্যার ও লাশ গুমের কথা স্বীকার করে জুনায়েতের স্বীকারোক্তিতে ও দেখানো মতো শুক্রবার দুপুরে র্যাব মাটি খুঁড়িয়ে মিনুর লাশ উদ্ধার করে জুনায়াত মিনুর পঞ্চম স্বামী অন্যদিকে জুনায়েতের তার প্রথম স্ত্রীকে নিয়ে মিনুর বাড়ির পাশে ভাড়া বাসায় বসবাস করে আসছে গত পাঁচ বছর আগে মিনু ও জুনায়াতের মধ্যে গোপনে বিয়ে করেন এবং এক বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে তবে তাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রমাণ র্যাব খুঁজে পাননি র্যাবের ধারণা বিবাহিত প্রতিবেশী জুনায়াতের সাথে চতুর্থ স্বামী পরিত্যক্তা মিনুর মধ্যে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল এবং টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল এরই জের ধরে জুনায়াত মিনুকে হত্যা করেছে বলে র্যাব ধারণা করেছে কাজী শামসুদ্দিন ব্যাটালিয়ান অধিনায়ক শিউ র্যাব এগারো জানায় এই হত্যাকাণ্ডে জুনায়েতের সাথে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে সংসার স্যার কিস্তি উড়াই কি ভালো এই লোক দেখতে এটা দিয়ে রাখছে হিসেবে দিয়ে রাখছে হয়তো পাহারা একদম বাড়ির মধ্যে থাকতে পাহারাদার লাগে না ঢাকা হেফাজতে নিলে কইব অনেক হইতো না একা তো নাই আরো কিছু লোক আছে

বিয়ের বেসিক্যালি কোনো ডকুমেন্ট বিয়ের সে দেখাতে পারে নাই সে বলেছে কাবির নামা আছে বাট ওর বক্তব্য যে সে কাজী অফিসে গেছে কাজী একাই ছিল ওর বক্তব্য হচ্ছে ও কাজী অফিসে একা একা গিয়েছে এবং ওখানে তারা বিয়ে হয়ে গেছে বাট কোনো সাক্ষী ছিল সাক্ষী ছিল না এবং কোনো তার কাছে কোনো কাবিন নামা নাই একজনও ছিল না এবং মানে তালাকটা হয়েছে ঘটনাটা জানতে পারে জানার পরে সে কাবিন নামা চায় তার কাছে কাবিন নামা সে দেখাতে পারেনি আপনার কবে চেক করলেন দুই দিন পরে ওই তখন কি আপনারা ব্লাড ব্লাড দেখছিলেন না না না তারপরে দিন দুই দিন পরে আবার ব্লাড দেখছি তার মানে আপনি ধারণা করা হচ্ছে যে দিন আপনারা জিজ্ঞাসা করুন সেদিন মারে নাই তখন আর কি লাইট তো ছিল না মোবাইলের আলো আপনারা বুঝতে পারেন না ব্লাডটা যদি আপনারা যখন আপনাদের লক্ষ্য মসলেউদ্দিন বিডি জোনাকি নিউজ সোনারগাঁ নারায়ণগঞ্জ